যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্তেই লোকিন বলেছেন <laughs> তিনি বিশ্বাস করেন তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন রাশিয়া সাময়িক বিধি অনুযায়ী ইউক্রেনের মতো সংঘাতের ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার করা হয় না রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তা ব্যবহার করা হয় কৌশলগত পারমাণবিক অস্ত্রের তুলনায় সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র স্বল্প দূরত্বে ব্যবহার করা হয় ট্রান্সট্রেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় অপেক্ষাকৃত দূরত্ব দীর্ঘ হলে সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র মূলত সর্বোত্তক পারমাণবিক যুদ্ধ শুরু করার আশঙ্কায় তৈরি করা হয় যুদ্ধ লক্ষ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছোট বোমা সহ বিভিন্ন অস্ত্র সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধরনের মধ্যে রয়েছে রাশিয়ার কাছে প্রায় দুশো সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনের অভিযান শুরুর পরপরেই পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে তখন হুমকি হিসেবে দেখা হচ্ছিল এর জন্য পশ্চিমারা বিশ্ব ও ন্যাটোকে দায় করছিলেন পুতিন তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ব্যান ওয়ালসন বলেছেন ইউক্রেন খারাপ যা কিছু ঘটেছে তা থেকে মানুষের নজর সরানোর প্রচেষ্টা এটি তিনি আরও বলেন নিজেদের কাছে যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা বিশ্বকে মনে করিয়ে দিতে চায় রাশিয়া এর মধ্যে যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি সাক্ষাৎকারে এনটি কোলিনের কাছে জানতে চাওয়া হয় রাশিয়া কেন এভাবে যুদ্ধ করছে যুদ্ধ অপরাধ করেছে জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন প্রাথমিক বিবৃতিতে বুচা শহরের মেয়র নিশ্চিত করেছে রুশ সেনারা সরে গেছে সব কিছু পরিষ্কার ও শান্ত শহরটি স্বাভাবিক অবস্থায় আছে কিছুই ঘটছে না নেই সড়কেও নেই উপস্থাপিকার প্রশ্ন করলে তিনি আরও বলেন তাহলে এগুলো সব বানোয়ার ছিল সব মিথ্যা সব আমালত কিভাবে সরানো হয়েছে রুশ রাষ্ট্রদূত তখন বলেন বুচা শহরের যুদ্ধ অপরাধীদের যে অভিযোগ তোলা হয়েছে তা বানোয়াট আমাদের দৃষ্টিতে এটি সাজানো আলোচনায় ব্যবহৃত করতে এটিকে ব্যবহার করা হয়েছে এর আগে রাশিয়ার একই ধরনের অভিযোগ তুলেছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী সুঙ্গাই লাভরক বলেছেন বুচা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর মৃতদেহ উদ্ধারে যে ফুটেজ প্রকাশ করা হয়েছে তা পুরোটাই সাজানো